মিল্ক পাউডার খুব সামান্য পরিমাণে vanilla essence one fourth tablespoon baking powder বড় চামচের দেড় চামচ সাদা তেল কলা চটকালে কালো হয়ে যায় তাই যাতে কালো না হয়ে যায় ব্যাটারটা সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কফি পাউডার এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বাটিতে যেটুকু দুধ আমি নিয়েছি পুরো দুধটাই আমার এখানে লেগে গেছে ব্যাটার এখানে দেখতেই পাচ্ছেন খুব পাতলাও না আবার খুব ঘনও না একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে বাটার পেপার লাগিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিলাম ভেতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে সেই জন্য ঠুকে ঠুকে একটু বাটিটা সেট করে নিচ্ছি আমি আগে থেকে এটা প্রিহিট করে রেখেছিলাম বসিয়ে দিলাম কেকের বাটিটা গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে 30 মিনিটের জন্য হতে দিলাম